আপনারা সামান্য পরিমাণ দাঁড়াবেন আর প্রণাম প্রণাম জয়দেব মাগো কোটি কোটি প্রণাম চন্দনা নন্দপুষ্প বিল্লপত্তন সরস্বত্যাং নম আটে গুরু বাটে গুরু দীক্ষা গুরু শিক্ষা অঞ্জলি পর্ব যদি কেউ থাকে এটা তো বলতে পারবো না যদি আসে